সব মিলায় আমরা মনে করি যে ভালো কাজের সাথে আসলে থাকতে এই মাত্র আমাদের গেল আমি কোথায় যাবে আমার কাজের সাথে আগে থাকবে আমাদের সে আরও আপনি বড় জায়গায় যাক আমাদের তো আমি এটা একটা বিষয় আর আগামীতে যে নির্বাচন আসলে পরে এয়ারপোর্ট পাবে না তো আমরা মনে করি যে যে অবস্থা দেশের অন্যান্য অনেক দেশ আসলে পড়ে যাচ্ছে আর্থিক বুনিয়াদির কারণে পড়ে যাচ্ছে যে পাকিস্তান ভাঙে আমাদের বাংলাদেশ যারা নিজেদেরকে আগে সব খুব ক্ষমতা ধর মনে করতো যুদ্ধ করবে অস্ত্র কিনে রাখছে খাবার নাই সেই যুদ্ধের দরকার নেই আজকে আমাদের পঞ্চান্ন টাকা যদি দেন টাকা পাওয়া যায় তারা ভালো আছে আমাদের পঞ্চান্ন টাকা দিলে ওদের একশো টাকা পাওয়া যায় আর আমরা ইন্ডিয়ার সাথে আমাদের এখন তিয়াত্তর টাকা না বাংলাদেশের যে স্থিতিশীল একটা একটা বাতাস গরম করছে সেটা যেন